ইসলাম তোমার ইসলাম সারা দুনিয়া মুসলিম মুসলিম মুসলিম ও মুসলিম মুসলিম মুসলিম মরা সন্ত্রাসী নই কবু শান্তিকামী চিরদিন أنبات مسلم من فيه إسلام أنبات مسلم من فيه إسلام জমিনে আল্লাহর মনোনীত শাশ্বত দিন হল ইসলাম মানুষের ঘর বল রাষ্ট্র চলনা বল কম্পিকাই ইসলাম সভ্যতা সংস্কৃতি সামাজিক সম্প্রীতি চির আধুনিক ইসলাম ইসলাম ইসলাম আমার ইসলাম তোমার ইসলাম তোমার ইসলাম সারা দুনিয়ার হো মুসলিম মুসলিম মুসলিম ও মুসলিম মুসলিম মুসলিম মোরা সন্ত্রাসী নই তবু শান্তিকামী চিরদিন আরে প্রাপ্য মুসলিম মাইফিন ইসলাম I'm proud of Muslim, my faith is Islam. ধর্মে তাই থেকে পৃথিবী থেকে বলি সার্বজনীন হল ইসলাম ধর্ম অন্যায় প্রতিরোধে নেই প্রতিষ্ঠায় চিরকাল সংগ্রামী ইসলাম ধর্ম মানুষের ঘর বল রাষ্ট্র চরণ বল কম্পিকাই ধর ইসলাম উঁচু নিচু জাতপাত ভেদাভেদ ভেঙে দিয়ে সাম্যের গানে হলো ইসলাম ইসলাম আমার ইসলাম তোমার ইসলাম সারা দুনিয়া মুসলিম মুসলিম মুসলিম ও মুসলিম মুসলিম মুসলিম মরা সন্ত্রাসী নই কবু শান্তিকামী চিরদিন البلاد المسلم من فيه الإسلام البلاد المسلم من فيه الإسلام البلاد المسلم My faith is Islam. Assalamualaikum warahmatullahi wabarakatuh.